খালি শহরে পড়াত বসছে আর খাইতে খাবার খাচ্ছে পড়াত বসলে এক মিনিটে খাবার দশ মিনিট লাগে খাবার খাইতে তার এই অবস্থা